আমি হুমায়ুন কবির সহকারী শিক্ষক arm police battalion public school ও কলেজ বগুড়া আজকে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা এবং শিক্ষা আন্দোলনের উনিশশো সালে একটা চিত্র দেখতে পাচ্ছি এই এই সকল চিত্র থেকে প্রতিমান হয় যে আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার অধ্যায়টি হবে আমাদের সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন আমরা সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনা শেষে আমরা যেটা শিখব পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সৃষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করতে পারব উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের যে প্রেক্ষাপট এবং এর ফলাফল আমরা বর্ণনা করতে পারবো তো সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখব যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসন ব্যবস্থা এক ধরনের স্বৈরতান্ত্রিক এবং আমলাতান্ত্রিক যে প্রবণতা এটা লক্ষ্য করা যায় এছাড়াও এর সাথে যুক্ত হয় সেনাবাহিনীর প্রভাব পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ক্রমেই যখন বাড়তে থাকে এবং সেনাবাহিনী শাসন ক্ষমতা দখল করার সুযোগ খুঁজতে থাকে উনিশশো সালের তেইশে মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তানি পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট তিনি মনোনীত হন তার সময়কাল সময়কালে সামরিক বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখতে শুরু করে এবং ইস্কান্দার মির্জা নানাভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে তার ষড়যন্ত্রের কয়েকবার কেন্দ্র মন্ত্রিসভা পতন হয় আমরা পূর্ব বাংলায় আইন পরিষদের বিরোধী দল কৃষক শ্রমিক পার্টির আক্রমণে ডেপুটি স্পিকার শাহেদ আলী তিনি নিহত হন এবং তার মৃত্যুর ফলে যে সৃষ্ট রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয় ইস্কান্দার মির্জার পক্ষে সেনা শাসন প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হয়ে যায় তা আমরা সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলনের যে পটভূমি আমরা দেখলাম আমরা উনিশশো সালের যে সামরিক শাসন এই সামরিক শাসন আমরা একটু দেখে নিই যে উনিশশো সালের সাতই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা বাইরে ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন তিনি দেশের সংবিধান বাতিল করেন কেন্দ্র এবং প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেন মন্ত্রিসভা বাতিল করেন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয় প্রধান সামরিক যে আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনাপ্রধান জেনারেল আয়ুব খানকে তাহলে আমরা উনিশশো আটান্ন সালে যে সামরিক শাসনে দেখলাম যে জেনারেল আয়ুব খান তিনি কিন্তু সামরিক আইন প্রশাসক তাকে নিয়োগ করা হয় এবং মেজর জেনারেল ওমরাও খান এই যে পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন এর কিছুদিনের মধ্যে সাতাশে অক্টোবর জেনারেল আয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন তাহলে আয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র এটা আমরা একটু দেখি জেনারেল আয়ুব খান উনিশশো সালে ক্ষমতা কুক্তিগত বা নিজের করার জন্য পাকিস্তানের শাসন এবং রাজনৈতিক কাঠামোর যে আমূল পরিবর্তন করার উদ্যোগ নেন তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে এক অদ্ভুত এবং নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন এবং তার মৌলিক গণতন্ত্রের এক ধরনের সীমিত গণতন্ত্র যা থেকে আবার নির্দিষ্ট লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল সেখানে উনিশশো উনষাট সালে যে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয় তাহলে আয়ুব খান মৌলিক মৌলিক যে গণতন্ত্র এই মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ আদেশ জারি করেন প্রাথমিক অবস্থায় এই গণতন্ত্রটি ছিল একটি চারস্তর বিশিষ্ট সেখানে ছিল ইউনিয়ন পরিষদ থানা পরিষদ জেলা পরিষদ এবং বিভাগীয় পরিষদ এবং এই গণতন্ত্রের আওতায় মৌলিক গণতন্ত্রের আওতায় চল্লিশ হাজার মোট আশি হাজার মৌলিক গণতন্ত্র নিয়ে একটা নির্বাচক মণ্ডলী গঠিত হয়েছিল এবং আয়ুব খান উনিশশো সালে তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এরপরে তিনি সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করেন এবং উনিশশো সালে পহেলা মার্চ নতুন সংবিধান তিনি ঘোষণা করেন এবং আটই জন তিনি সামরিক আইন প্রত্যাহার করেন তাহলে সামরিক শাসক শাসন বিরোধী যে আন্দোলন সামরিক শাসন তিনি তো সামরিক শাসন শুরু করলেন কিন্তু সামরিক শাসন বিরোধী একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপট আমরা জানবো উনিশশো সালে অর্থাৎ ষাট সালে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন তার দু বছর পরে উনিশশো সালের তিরিশে জানুয়ারি হোসেন শহীদ সোহরওয়ার্দী দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্ররা মিছিল মিটিং করেন সরকার বিরুদ্ধে আন্দোলন করেন ধর্মঘট করেন এবং সেইটা পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে পূর্ব পাকিস্তানের যে আয়ব বিরুদ্ধে আন্দোলন এটা কিন্তু সূত্রপাত ঘটেছিল এবং পহেলা মার্চ আয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দিলে এই পূর্ব পাকিস্তানে যে ছাত্র সমাজ ছিল তারা কিন্তু আরও বিক্ষোভ সমাবেশ করে তারা ক্লাস বর্জন করে এবং এই ক্লাস বর্জনের পরিপ্রেক্ষিতে এবং তাদের যে আন্দোলন এই আন্দোলনের সাথে কিন্তু বুদ্ধিজীবী শিক্ষক রাজনীতিবিদ অনেকেই ছিলেন কিন্তু আয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের যারা গভর্নর মোনায়েম খান এনারা ছাত্রদের ওপর কঠোর যে দমন নীতি এই দমন নীতি চালায় দমনীতি চালায় এরপরে যে শিক্ষা আন্দোলন অর্থাৎ উনিশশো সালে আরেকটা আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন এই উনিশশো সালের আগস্ট মাসে শরীফ কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন কিন্তু নতুন রূপ লাভ করে তো এ প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় ফলে তারা কঠোর আন্দোলন শুরু করে এই আন্দোলনের বাষট্টি শিক্ষা আন্দোলন নামে পরিচিত ছিল এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে পনেরোই আগস্ট থেকে কঠোর আন্দোলন শুরু হয় এই আন্দোলনটি দশই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল হয় এবং সতেরোই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়েছিলেন এবং কয়েকজন আহত কয়েকশো আহত হয়েছিলেন এই আন্দোলনের ফলে শরীফ কমিশনের যে সুপারিশ সেটা স্থগিত হয় এই আন্দোলনের ফলে ছাত্র আয়োগ বিরুদ্ধে আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয় উনিশশো সালে আটই জন সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনীতির অধিকার ফিরে আসে আয়ুব খান নিজেই কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সকল রাজনৈতিক দলের সমনে আয়োগ বিরোধী মোর্চা গঠনের আহ্বান জানান ফলে Awami League Nizam-e Islam national Awami party council Muslim League ও নুরুল আমিনের নেতৃত্বাধীন মুসলিম লীগ মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ গঠিত হয় এ ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও উনিশশো সালের যে সংবিধান এটা ফিরে পাওয়া তবে মজার বিষয় হলো খুব তাড়াতাড়ি এ ফ্রন্টটি জনপ্রিয়তা অর্জন করেছিল তাহলে আমরা শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টির শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট আমরা দেখলাম কেন শিক্ষা আন্দোলন হয়েছিল এরপরে বাষট্টির পরে তেষট্টি সালের পাঁচই ডিসেম্বর হোসেন শহীদ সোহরদি যখন ইন্তেকাল করেন তার ইন্তেকাল পরপরই কিন্তু উনিশশো সালে শুরুতেই আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন তার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয় ফলে কিন্তু এনডিএফ নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং সেটার কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে উনিশশো সালের দোসরা জানুয়ারি অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন আয়ুব খান বিরোধী একক প্রার্থী দেওয়ার জন্য আবার কিন্তু আওয়ামী লীগ এই যে ন্যাফ বা Council Muslim League Nezami Islam প্রভৃতি দল মিলে একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করে তারা অর্থাৎ কপ গঠন করেন মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে কপের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু নির্বাচনে আয়ুব খানই জয়ী হন এবং প্রেসিডেন্ট নির্বাচনের পর জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় সেখানেও আয়ুব খানের একটা দল ছিল আয়ুব খান নিজে একটা দল গঠন করেছিলেন মুসলিম লীগ এবং এই মুসলিম লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল এটা আমাদের উনিশশো সালে শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট এরপর আমরা উনিশশো সালে যাব উনিশশো সালে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এই উনিশশো সালে ভারত ও পাকিস্তান জন্ম নিলে কাশ্মীরকে কেন্দ্র করে তাদের মাঝে একটা বৈরিতার অর্থাৎ তাদের তাদের মাঝে একটা খারাপ সম্পর্ক তৈরি হয় বৈরিতার সূত্রপাত হয় ভারত মনে করে যে কাশ্মীর আমাদের পাকিস্তানও কিন্তু মনে করে যে তা কাশ্মীর হচ্ছে আমাদের অবিচ্ছেদ অংশ দুই দেশই সেটা মনে করে এর ফলে উনিশশো সালে তাদের মাঝে কাশ্মীর একটা প্রথম যুদ্ধ বাঁধে কিন্তু এই যুদ্ধটা বেশি দিন টিকেনি জাতিসংঘের হস্তক্ষেপে তার অবসান হয় কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো আবার যুদ্ধ হয়েছিল উনিশশো সালে আয়ুব খানের দীর্ঘদিন ইচ্ছে ছিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা কিন্তু উনিশশো সালে যে কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হলে ভারতের ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আয়ব খান এই সুযোগ গ্রহণ করেন প্রথমে সশস্ত্র গেরিলাদের কাশ্মীরে অনুপ্রবেশ করিয়ে গোলযোগ সৃষ্টি করেন অবশেষে কিন্তু ছয় সেপ্টেম্বর পাকিস্তান বাহিনী ভারত আক্রমণ করলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় যুদ্ধের শুরু থেকেই ভারতীয় বাহিনী প্রাধান্য দেখিয়ে লাহোরের দিকে এগিয়ে যায় পাকিস্তানে কিন্তু তখন চরম দুর্দিন চলে এসে চলে আসে পাকিস্তানের এই চরম দুর্দিনে যারা বাঙালি সেনা ছিল তারা অসীম সাহসের সাথে যুদ্ধ করে লাহোর রক্ষা করেন পাকিস্তানের যে শোচনীয় অবস্থার মুখে পাশ্চাত্য শক্তি বা সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে সতেরো দিনের মাথায় এই যুদ্ধটা কি হয় সতেরো দিনের মাথায় যুদ্ধটা বন্ধ হয় এবং তাসকন্দ শহরে একটা মধ্যস্থতা প্রধানমন্ত্রী সোভিয়েত যে প্রধানমন্ত্রী ছিলেন এনার মধ্যস্থতায় উনিশশো সালে এই যুদ্ধবিরতি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয় এই যুদ্ধের ফলে আয়ব বিরোধী যে চেতনা এটা প্রবলভাবে কিন্তু জাগ্রত হয়েছিল এবং পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঙালি সেনারা জীবন বাজি রেখে কিন্তু লাহোর রক্ষা করলে আয়ুব খান পূর্ব পাকিস্তানের যে নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারেনি এই পূর্ব পাকিস্তানের প্রতি তার বৈষম্যর যে বিষয়টা আমরা একটু বৈষম্য দেব পূর্ব পাকিস্তানের প্রতি কিন্তু একটা বৈষম্য ছিল বিশেষ করে রাজনীতিতে চাকুরিতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল উনিশশো সালের যখন লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের যখন জন্ম হয় এই লাহোর প্রস্তাবের মূলনীতি অনুযায়ী পূর্ব বাংলা পৃথক রাষ্ট্রের মর্যাদা পায়নি মূলনীতি অনুযায়ী পৃথক মর্যাদা পায়নি দীর্ঘ চব্বিশ বছর পূর্ব বাংলাকে তারা স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয় রাজনৈতিক প্রশাসনিক সামরিক অর্থনৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এবং নিপীড়নমূলক নীতি অনুসরণ করে এর প্রতিবাদে তৎকালীন যে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলায় স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত সেই সময় থেকে ঘটে আমরা দেখলাম রাজনৈতিক বৈষম্য ছিল রাজনৈতিক বৈষম্য কীরকম ছিল উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পুঙ্গ করে পশ্চিম পাকিস্তানের যে মুখাপিকি করে রাখা হয় এই লাহোর প্রস্তাবে পূর্ণ প্রাদেশিক যে স্বায়ত্তশাসনের কথা বলা হলেও পাকিস্তানের শাসকরা প্রথম থেকে এ বিষয়ে অনেহা প্রকাশ করে গণতন্ত্রকে অপেক্ষা করে তারা স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র বা সামরিকতন্ত্রের মাধ্যমে তারা দেশ শাসন করতে শুরু করে তারা পূর্ব পাকিস্তানের উপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে সমাজ রাজনীতি অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ শোষণ চালিয়ে তারা পশ্চিম পাকিস্তানের সমৃদ্ধি ঘটায় বাঙালি যে রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর তারা দমন পীড়ন চালায় বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলার যে জাতীয় চার নেতা ছিল তাদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখে যদিও বাঙালি সংখ্যাগরিষ্ঠ ছিল তারপরে কিন্তু পাকিস্তানের মন্ত্রিসভায় বাঙালি যে প্রতিনিধি তারা কিন্তু সংখ্যা খুবই কম ছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তান শাসকরা নির্বাচন দিতে অনীহা প্রকাশ করতো সেটা প্রাদেশিক নির্বাচন হতে পারে জাতীয় নির্বাচন দুইটা নির্বাচনের ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করত আবার যুক্তফ্রন্টের যে নির্বাচন তারা অন্যায়ভাবে উচ্ছেদ করে উনিশশো সালে পরবর্তীতে কিন্তু মন্ত্রিসভাগুলোকে তারা বারবার ভেঙে দেয় এবং পূর্ব পাকিস্তানের যে শাসন কার্য এটা অচল করে রাখে অবশেষে পাকিস্তান সরকার একটা সামরিক শাসন জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার এটা কিন্তু কেড়ে নেয় এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে এই সামরিক শাসন জারি করা হয় এবং এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয় এটা ছিল রাজনৈতিক বৈষম্য প্রশাসনিক বৈষম্য কম ছিল না প্রশাসনিক তাদের যে প্রশাসন ছিল এই সিভিল সার্ভিস কর্মকর্তা যারা ছিলেন তারা ছিলেন মূল চালিকা শক্তি এই কর্মকর্তাদের মধ্যে শীর্ষস্থানীয় বাঙালি কিন্তু বেশি ছিল না যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিল মোট নয়শো চুয়ান্ন জন তার মধ্যে বাঙালি ছিল মাত্র একশো উনিশ জন এরপরে পাকিস্তানের যে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ছিল বিয়াল্লিশ হাজার এর মধ্যে বাঙালি ছিল মাত্র দুই হাজার নয়শো বা উনত্রিশশো তো সেখান থেকে উনিশশো সালে তারা করাচিকে রাজধানী করার কারণে সরকারি যে অফিস আদালত সব সেখানে চলে যায় এবং পশ্চিম পাকিস্তানে না সেখানে কিন্তু চাকরি লাভের সুযোগ পায় তার কারণ এখানকার পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে গিয়ে চাকরি করা খুবই কঠিন ছিল এবং দূরত্বের একটা ব্যাপার ছিল ভৌগোলিক দূরত্বের কারণে কিন্তু অনেক বাঙালি সেখানে গিয়ে চাকরি করা তাদের পক্ষে সম্ভব ছিল না পরিবারকে বিশেষ করে পরিবারকে সময় দেওয়া পরিবারের প্রতি মজা দেওয়া এবং সেখানে দূরত্বটা এত বেশি ছিল যে সেখানে গিয়ে চাকরি করা সম্ভব ছিল না যাতায়াত ব্যবস্থাও সেরকম সুবিধার ছিল না এবং উনিশশো সাল পর্যন্ত বাংলা ভাষাকে তারা রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রদের সাফল্য এটা সহজ ছিল না যেহেতু বাংলা ভাষাকে তারা রাষ্ট্র মর্যাদা দেয়নি এই জন্য বেশিরভাগ পরীক্ষা কিন্তু উর্দু ভাষায় হতো তো সেক্ষেত্রে কিন্তু বাঙালি যারা ছাত্র ছিল তারা কিন্তু সেখানে পরীক্ষা ভালো করতে পারেনি এটা ছিল প্রশাসনিক বৈষম্য এবং সাময়িক বৈষম্য অনেক ছিল পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক শাসনের আরেকটি ক্ষেত্র ছিল সামরিক বৈষম্য তো সামরিক বাহিনীতে বাঙালিদের বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি অতি নগণ্য সামরিক বাহিনীদের শীর্ষ পদে ছিল পাঞ্জাবিদের দখলে তারা ছিল ষাট পার্সেন্ট এরপর সামরিক বাহিনী থেকে বাঙালিদের অনেক দূরে দূরে রাখার যে নীতি এটা গ্রহণ করা হয় কোঠা পদ্ধতি অনুসরণ করা হয় সেখানে ষাট পার্সেন্ট পাঞ্জাবি পঁয়ত্রিশ পার্সেন্ট পাঠান পাঁচ পার্সেন্ট মাত্র পশ্চিম পাকিস্তানের অন্যান্য অংশ আর পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয় পাঁচ পার্সেন্ট তাহলে সেখানে কিন্তু একটা কোঠা পদ্ধতির কারণে কিন্তু একটা সামরিক বৈষম্য সৃষ্টি হয় বাঙালি দাবির মুখে এটা কিছুটা বাড়ে কিন্তু তা সে খুবই নগণ্য ছিল উনিশশো সালের এক হিসেবে দেখা যায় সামরিক বাহিনীর মোট যে সংখ্যা ছিল বাইশশো এগারো জন কর্মকর্তা তার মধ্যে বাঙালি ছিল মাত্র বিরাশি জন এবং উনিশশো ছেষট্টি সালের সামরিক বাহিনীর সত্তর জন যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে একজন ছিলেন বাঙালি তাহলে মোট বাজেটের ষাট পার্সেন্ট তারা সামরিক বাজেট ছিল অথচ সিংহবাগ দায়ভার বহন করতে হতো পূর্ব পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার প্রতি তাদের একটা অবহেলা দেখা যায় এবং তাদের সামরিক যে বৈষম্য এটা কিন্তু চরমে পৌঁছে যায় তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কিছু প্রশ্ন আমরা দেখতে পারি যে মৌলিক গণতন্ত্র কি আমরা দেখলাম মৌলিক গণতন্ত্র বিষয়টা এরপরে আমরা পাকিস্তানের যে ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কি এটা আমরা অবশ্যই এই যে যতটুকু আলোচনা করলাম ততটুকুর মধ্যে প্রশ্নগুলো রয়েছে ইস্কান্দার মির্জা কত সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করেন এটা আমরা দেখলাম পূর্ব বাংলার যে সামরিক প্রশাসক নিযুক্ত হনকে একজন প্রশাসক নিযুক্ত করেন তারা তিনি কে ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন কত সালে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে ডেপুটি স্পিকার শাহেদ আলী কাদের আক্রমণে নিহত হন শাহেদ আলী শাহেদ আলী নিহত হন শাহেদ আলী নিহত হওয়ার পরেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হন আইব খানের যে প্রবর্তিত নির্বাচন এটার মূল ভিত্তি কী ছিল এই নির্বাচনের মূল ভিত্তি কি ছিল এবং কত সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন এটা আয়োগ খান কিন্তু একটা আদেশ জারি করেছিলেন মৌলিক গণতন্ত্র প্রবর্তনে এটা এটা কত সালে আওয়ামী লীগ কত সালে এনডিএফ থেকে বেরিয়ে আসে হোসেন শহীদ সোহরওয়ার্দির যে মৃত্যু হয় তার মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে বেরিয়ে আসে এবং এনডিএফ তখন কিন্তু দুর্বল হয়ে পড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন কে এটা তো তোমরা সবাই জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কিন্তু চার স্তর বিশিষ্ট ছিল এবং পাক ভারত যুদ্ধ চলে কতদিন এটা প্রায় সতেরো দিন যুদ্ধ চলে পাকিস্তানের যে প্রধান সামরিক প্রশাসক নিয়োগ করা হয় কাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আরও কিছু প্রশ্ন আছে সিওপি গঠন করা হয় কত সালে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় কত সালে সোয়ারদি কত সালে মারা যান কোন চুক্তির মধ্য দিয়ে ভারত বা পাক ভারত যুদ্ধের অবসান হয় কার মধ্যস্থতায় তাসকুন্দ চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিতীয়বার ভারত পাকিস্তান যুদ্ধ হয় কত সালে পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল কারা আবার যুক্ত ফ্রন্টে নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে কত সালে কপ আমরা কম্বাইন্ড যেটা দেখলাম অপোজিশন পার্টি এর বিস্তৃত রূপ বলতে হবে অর্থাৎ এটাকে আমরা বলি ইলাবোরেশন কত সালে আয়ুব খান নতুন সংবিধান ঘোষণা করেন বা আয়ুব খান কি নামে রাজনৈতিক দল গঠন করেন কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয় কত সালে পাক বাহিনী কত তারিখে ভারতীয় অংশে আক্রমণ করেছিল সামরিক বাহিনীতে পাঞ্জাবদের একটা কিন্তু কোঠা সরকার নির্ধারণ করেছিল এই কোঠা এবং বঙ্গবন্ধুর নামে কোন পুস্তিকা প্রকাশ করা হয় তো আজকে আমরা এই তিরিশটা প্রশ্নই তোমাদের আমাদের তিরিশটা প্রশ্ন আমরা দিলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো টপিক্স নেই এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ